দিও না কোন জানিপারছ না নো জানিবার বাহানা করছ এ আরে নূয়া নূয়া বাহাগর এই যে প্রথম ছুয়ার মজা সে মজা কিয়ে বা নো জানিছি পাখু বাস কান্নরে কইলি সতের পূজা তমে না 뭐? 뭐? 뭐 쓴다 জলে এই জল তুয়ানো